আরে প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে এম থাকে উদ্দেশ্য থাকে কি উদ্দেশ্য আমাদের কি আপনি ভাববেন না যে আমাদের এইগুলোকে আল্লাহ সুবাহ খেলতাম সব ভেবে হয়তো ছেড়ে দেবে আল্লাহ সুবাহ কি বলেছেন আলিফলাম মিম হাসিবান নাস আয়ো তোরাকু আইয়াকুলো আমান্না ওহম লাইফতানু মানুষ কি ভেবে নিয়েছে যদি বলে যে আমি মুসলিম এই কথা বললেই তাকে মুক্ত করে দেওয়া হবে অহম লাইফতানুন তার ইমানের পরীক্ষা নেওয়া হবে না আপনি করুন করুন খোলেন কোরআন আপনার ঘরেই তো আছে কোরআন দেখেন উনত্রিশ নম্বর সুরা আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছে কথা যে মানুষ কি ভেবে নিয়েছে মানুষ যদি বলে আমি মুসলিম তাতে ওকে নাজার দিয়ে দেওয়া হবে অহম লাইফতানুন তাকে পরীক্ষা করা হবে না ওলাকাদ ফতান্নাল্লাজিন আমিন কাবলিহিম ওয়ালায়া আলামান্নাল্লাহুল্লাজিনা সাদাকু ওয়ালায়া আলামান্নাল কাজিবিন আল্লাহ বলছেন আমি প্রত্যেক প্রত্যেকটা ব্যক্তির সে সত্যবাদী না মিথ্যাবাদী এটা এই জমিনে আমি প্রমাণ করে ছেড়ে দিব এই জমিনে প্রমাণ হয়ে যাবে সে সত্যবাদী না মিথ্যাবাদী আর আপনি জানলে সত্যবাদের মিথ্যাবাদী কি তার দশটা আয়াত পরে চলে যান এগারো নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ বলছেন কে ইমান এনেছে আর কে মুনাফেক এটা এই জমিনে প্রমাণ হয়ে যাবে কোনো ব্যক্তি আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস রাখে সে কোনো আলফাল কাজে জড়াতে পারে না তার ধর্মের সাথে তার ব্যক্তির সাথে সম্পর্ক নাই এমন কাজে মুসলিম তো জড়াতে পারে না আল্লাহ তো সুবাহ বলেছেন দয়াময়ের বান্দারা এমন হবে না বরং সেই ব্যক্তি কোনো লাগু কাজ দেখলে তার সম্মান বাঁচিয়ে সে রাস্তা ছেড়ে দেবে এটা তো মুসলিমদের চরিত্র ছিল কিন্তু মুসলিম যদি নিজেই সে লাগু কাজ তৈরি করে মুসলিম নিজেই যদি মিথ্যার অলিকের পেছনে জন্ম দেয় ওটার কাজ ওটাইকে সে ডেভেলপ করে তাহলে সে কি করে মুমিন দাবি করবে নিজেকে কি করে দাবি করবে কোরআনে আল্লাহ সুভানা হুয়া তারা তো বলেছেন মুমিনের গুণ তো এটা হতে পারে না এই আয়াতটা ছিল সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার সত্তর তেহাত্তর নম্বর আয়াতের দিকে দেখে নেবেন তেহাত্তর চুহাত্তরে রয়েছে আর আল্লাহ সুবাহ সুরা নূর চব্বিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে বলেছেন এই নামা কানা কাউলাল মুমিনিনা ইজা ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তো তারা যাদের কথা হবে এমন যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হবে লিয়াহকুমা বাইনাহুম আসো তোমার আমি ফয়সালা শুনিয়ে দেই আর সেই ব্যক্তি বলবে সামি'না ওয়া আতানা আমি শুনলাম এবং মানলাম যে এটা করে দেখাতে পারবে এই ব্যক্তি বলছেন এটা হলো মুমিন ওলাই কাহমল মুফলিহন আর আল্লাহ বলছেন এই ব্যক্তি ফালা পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে কিন্তু আমরা শুনি খুব কম একটা শুনি না আর যারাই শুনে মানে না যারাই জুমার খুদ্বার মধ্যে উপস্থিত হয় কি হুজুর বলল কিছুটা শুনল মসজিদ থেকে বেরিয়ে গেল বের করে দিল কান থেকে অন্তর পর্যন্ত পৌঁছে না এই কান দিয়ে শুনেছে এই কান দিয়ে বের করে দেয় এমনটা কেন হবে আল্লাহ তো বলেছেন মোমিনদের গুণ হলো সে শুনবে এবং মানবে আমাদের কাছে পাপি মনে হয় না পাপি মনে হয় না আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি বলছেন মোমিনদের মেন্টালিটি কেমন হবে এমাম বুখারি রাহমাহুল্লাহ তার কাছ থেকে আশি নাম্বার অধ্যায় দোয়ার অধ্যায়ে হাদিস কোট করেছেন ছয় হাজার তিনশো সামথিং ছয় হাজার তিনশো সাতাশ বা এরমের মধ্যে পেয়ে যাবেন আশি নাম্বার অধ্যায়ে তিনি বলছেন এন্নাল মকমিনা এরা জুনুবাহু কান্নাহু কায়দা তাহতা জাবালিন একজন মোমিন ব্যক্তি পাপ পাপের জায়গা বা পাপ করাটাকে ওই রকমের ভয় করে যেন কোনো পাহাড়ের নিচে বসে থাকা কোনো ব্যক্তি যে পাহাড়ের নিচে বসে আছে পাথরের নিচে লোট যেই কোনো সময় সে পাথরটা তার উপরে পড়ে যেতে পারে যে আমি যদি ওই জায়গায় যাই তাহলে পাথরটা আমার উপরে পড়তে পারে একটা মমিন সে পাপের জায়গাটাকে পাপ কাজটাকে অতটা ভয় পায় কিন্তু ওয়াইনাল ফাজেরা কিন্তু একজন পাপি বাহু কা জুবাব একটা মাছির মতো মনে করে যে যেই মাছিটা উড়ে এসে তার নাকের ডগায় বসে মাররা আলা আনফিহি যেন তো মাছে আপনি এরকম হাত দিয়ে সরিয়ে দিলেন তার মানে বড় একটা পাপ করলে আপনার মনে হয় কিছুই হয়নি আপনার কিছুই হয়নি উড়ে উড়ে একটা পাপ একটা মাছি যেমন পরে আপনি প্রতিদিন একের পরে এক পাপে লিপ্ত এটা ফাজেরদের পাপীদের অবস্থা কিন্তু মমিনদের গুণ কি মোমেন ওই ওই জায়গাটাতে যাওয়াটাকে সে পাহাড়ের ওই দুর্গম পথ মনে করে যে এই পাথরটা মনে হয় আমার উপরে পড়বে এমনটা ভয় পায় আনাস আল্লাহ তালাহ থেকে ইমাম বখের রহমাউল্লাহ আরেকটি আসার কোট করেছেন যেটা আপনি কিতাবুর রিকাকে পেয়ে যাবেন এটা হচ্ছে ছয় হাজার চারশো বিরানব্বই নম্বর হাদিস সম্ভবত ওটা ছিল চার হাজার ছয় হাজার তিনশো এটা হচ্ছে ছয় হাজার চারশোর পরে গিয়ে তিরানব্বই বা এর মধ্যে রয়েছে বিরানব্বই নম্বরে রয়েছে এটা একাশি নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন কিতাবুর রিকাকে তিনি বলতেছেন আনাসরাদ আল্লাহ তালানহ না কুমলা তা আমালু না আমালান হেয়া আদা কুফি আয়নিকুম মিন শারাতি এন্না কুন্না না না উদ্দু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত তোমরা এমন এমন কর্মে লিপ্ত তোমাদের কাছে সেটা মনে হয় একটা চুলের চেয়েও হালকা বা ছোট্ট একটা কিছু অথচ ওই কাজটা আমাদের যুগে রাসুসলাম যখন বেঁচে ছিলেন তার সময় ওই কাজটা আমাদের কাছে মৌবিকাত মনে হয়েছে মোহলিকাত মানে ধ্বংস হয়ে যাওয়ার পাপ এই কাজ যদি আমরা রাসুসলামের জীবদ্দশায় করতাম আমরা ভাবতাম যে আমরা মনে হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব আর সেই কাজটাকে তোমরা চুলের মতো হালকা ভাবতেছ তা আমাদের চরিত্রের মধ্যে এতটা অধবতন চলে আসছে অথচ আল্লাহ সুবাহ কিন্তু আমাদেরকে এই সময়টা খেলতামশা করার জন্য মন মস্তি মর্জি মতো চলার জন্য কিন্তু দেয় নাই কারণ আল্লাহ আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে বান্দা তোমাকে দেওয়া হয়েছে খুব অল্প সময় আর এই অল্প সময়ের মধ্যে তুমি যা কিছু করো না কেন এটা তোমার নাজাতের স্বভাব এটা তোমার ধ্বংস হয়ে যাওয়ার স্বভাব হয় এটার মাধ্যমে তুমি নাজাত পাবা অথবা এই কর্মের কারণে কিন্তু বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা তুমি চিন্তা করে পথ চলো চিন্তা করে পথ চলো কিন্তু এই কথাগুলোকে আমরা মূল্যায়ন কেন করি না আজকে আপনাদেরকে বা কি বলবো বলেন কি দোষ দেব এই যে আপনারা যারা কথা শুনতে এসছেন আপনাদের অন্তরের অনেকটা প্রেশার দিয়ে এখানে এসেছেন বাইরে তো রং ঢং চলতেছে গান বাজনা গানের মিউজিকের শব্দ তো আপনাদের কানে আসতেছে রং ঢং চলতেছে এই ফিতনার সময় একজন ব্যক্তি তার ইমানকে বাঁচিয়ে তার কানকে বাঁচিয়ে রাখা তার চোখকে বাঁচিয়ে রাখা নিঃসন্দেহে এটা অনেক কঠিন একটা কাজ নিঃসন্দেহে কঠিন কাজ এই জন্য আপনাদের কল্যাণের দিকে তাকিয়ে আমি বলতেছি এগুলো খুব কঠিন কথা যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন এইভাবে যদি আপনি এই সমস্ত রং ঢং থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন আপনার কানকে যদি হেফাজত করতে পারেন আপনার চোখকে যদি হেফাজত করতে পারেন আপনি হবেন কামিয়াব ইনশাল্লাহ আজিজ আল্লাহ এদেরকে সুসংবাদের কথা বলেছেন এদেরকে সুসংবাদের কথা বলেছেন আমাদেরকে এই সমস্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কষ্ট হবে আপনার কষ্ট হবে কিন্তু আপনার দ্বারা সম্ভব সম্ভব ইনশাল্লাহুল আজিজ কারণ জান্নাত তো খালি পড়ে আছে সবাই যদি জাহান নামের কাজ করে তা জান্নাতে যাবে কে ইনশাল্লাহুল আজিজ আমাদের মতো লোক দিয়ে আল্লাহ জান্নাত পুরা করবে বলেন ইনশাল্লাহুল আজিজ এই জন্য নিরাশ হবেন না শুধু আপনি ফিল করেন আপনার রবকে স্মরণ করেন যখনই পাপ হয়ে যাবে আপনি আপনার রবকে স্মরণ করেন ফিরে